আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি রাহেন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আপনার কিছু মনিটর নিয়ে হাজির হয়েছি যেগুলো মডেল আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আমি প্রত্যেকটি মডেল থেকে এক একটি করে মনিটর রাখার চেষ্টা করেছি সো বন্ধুরা আর নয় দিনই চলুন ভিডিওটি শুরু করি প্রথমত আমরা শুরু করব সতেরো ইঞ্চি মনিটর দিয়ে যারা চাচ্ছেন যে সতেরো ইঞ্চি ইউজ মনিটর এবং ব্র্যান্ডের মনিটর কিনতে তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং যারা চাচ্ছেন যে নতুন গিগাসোনিক এবং সোনিক ব্র্যান্ডের চায়না এক বছরের ওয়ারেন্টি সহকারে মনিটর নিতে তারাও নিতে পারবেন আমাদের কাছে সতেরো ইঞ্চি চায়না মনিটরগুলো প্রাইস পড়বে সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং যারা চাচ্ছেন ব্র্যান্ডের মনিটর নিতে ব্র্যান্ডে আমাদের কাছে রয়েছে লেনোভো ব্র্যান্ডের আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটি সতেরো ইঞ্চি মনিটর এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটি সতেরো ইঞ্চি মনিটর এবং এটা স্কোয়ার মনিটর এবং এটা যারা চা ব্র্যান্ডের মনিটর যারা চাচ্ছেন যে লং টাইম ইউজ করবেন এবং বিভিন্ন প্রজেক্টে ইউজ করবেন তারা অবশ্যই এই মনিটরগুলো নিতে পারেন এগুলো লাইফ টাইম টিকসই হয়ে থাকে এবং এগুলোর সাথে কোনো গ্যারান্টি দিয়ে থাকি না আমরা এবং এটা প্রাইস পর মাত্র বিয়াল্লিশশো টাকা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন তারপর আমাদের কাছে সতেরো ইঞ্চি এসপি ব্র্যান্ডে রয়েছে যারা সতেরো ইঞ্চি এসপি ব্র্যান্ডে নিতে যাচ্ছেন তারা এ মনিটরটি দেখতে পারেন আপনাদেরকে আগের ভিডিওতে অবশ্যই এ মোয়েটো দেখিয়েছিলাম এখন আবার দেখাচ্ছি আপনারা যারা চাচ্ছেন এসপি ব্র্যান্ডের মোয়েটো নিতে তারা অবশ্যই এই মোয়েটো নিতে পারেন এটার প্রাইস আর এটার প্রাইস সেম প্রাইস এগুলো প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা এবং যারা উনিশ ইঞ্চি মনিটর নিতে চাচ্ছেন উনিশ ইঞ্চি আমাদের কাছে আগে এসপি লেনোভো ডেল এগুলো ছিল এখন আমাদের কাছে স্যামসাং ব্র্যান্ডের উনিশ ইঞ্চি রয়েছে এগুলো আপনার এখানে মেনু বাটনগুলো টাচ সেন্সিটিভ এখানে টাচে আপনার মেনু সেটিং যেতে পারবেন এবং এটি একেবারে ফ্রেশ কন্ডিশন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এটার পিসের আউটলুকটা আপনাকে দেখানোর জন্য রেখেছি পিসের uh, এবং কন্ডিশনটা একেবারেই ফ্রেশ এবং এই মনিটরটি আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে এবং যারা চাচ্ছেন যে উনিশ ইঞ্চি চায়না মনিটর নেবেন এক বছর গ্যারান্টি সহকারে চায়না মনিটরগুলো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা করে এবং যারা চাচ্ছেন বাইশ ইঞ্চি মনিটর নিতে বাইশ ইঞ্চি মনিটর আমাদের কাছে রয়েছে বাইশ ইঞ্চি আমাদের কাছে এস আর ব্র্যান্ডের রয়েছে আর ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশ ইঞ্চি এটা বর্ডারলেস না কিন্তু বর্ডারটা কে স্লিম এটা বর্ডারলেস মনিটর না এটা কিন্তু এটার বর্ডারটা একেবারে স্লিম এবং এটার থিকনেসটা অবশ্যই দেখতে পাচ্ছেন একেবারে পাতলা করা হয়েছে এবং এটার সাথে আপনার অ্যাডাপ্টার সহ বিজে কেবল দেওয়া হবে এটার প্রাইস পর মাত্র সাত হাজার টাকা যারা সাত হাজার টাকার মধ্যে মনিটর চাচ্ছেন তারা অবশ্যই এই বাইশ ইঞ্চি মনিটরটা দেখতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে No me está Ya,